আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সবাইকে সিপিএন স্কুলে স্বাগতম আমরা গত ক্লাসে দেখছি কিভাবে ফেসবুক পেজের কভার ফটো লোগো ডিজাইন করতে হয় এবং ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয় কিভাবে শিডিউল পোস্ট করতে হয় তো অর্গানিক মার্কেটিং আমাদের দেখা শেষ তো যারা দেখেননি তারা দেখে নিন আজকে দেখব ফেসবুকের পেইড মার্কেটিং ফেসবুকের পেইড মার্কেটিংটা কি কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো ফেসবুকের পেইড মার্কেটিংটা করা যায় হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইনটা আবার দুইভাবে করা যায় একটা হচ্ছে প্রমোটের মাধ্যমে আর একটা হচ্ছে গেট মোর লিডস প্রমোট আর গেট মোর লিডস দুইটা দুই ধরন দুই রকম একটু পার্থক্য আছে প্রমোট বলতে বোঝায় আপনার নিজের ব্যবসায়ের পণ্যকে অডিয়েন্সের মাঝে প্রচার প্রচারণা করা আর গেট মোর লিডসটা হচ্ছে আপনার নিজের ব্যবসার পণ্যকে প্রচার প্রচারণাই করব কিন্তু তার সাথে অডিয়েন্সের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব এই জন্য বলা হয় গেট মোর লিডস মানে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব তো দুই ধরনের অ্যাডস ক্যাম্পেইন আপনাদেরকে দেখাবো বা বুস্টিং যাকে বলা হয় তো এই দুইটাই আপনাদেরকে আজকে দেখানো হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদেরকে প্রথমত ফেসবুকটাকে লগ ইন করতে হবে তো ফেসবুকটাকে লগ ইন করার পরে আমাদের এসে আসতে হবে পেজ সেকশনে আসার পরে আমাদের পেজটাকে ওপেন করতে হবে এরপরে এখান থেকে আমাদের যে সেট আছে দেখেন এগুলো হয়ে গেছে কিন্তু সবগুলো সেট কমপ্লিট এখান থেকে আমাদেরকে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য বিজনেস সুইটে যাইতে হবে তো মেটা বিজনেস সুইট ডান সাইডে প্যানেলে দেখতেন লেখা আছে তো এখানে ক্লিক দিতে হবে আমাদের ওইখান থেকে আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে এগুলো জাস্ট নেক্সট করে দেই এগুলো দরকার নাই স্কিপ এরপর বাম সাইডে প্যানেল খেয়াল করলে দেখতে পারবেন যে post stories planner ads insights ইনসিস্টের কাজ আমরা দেখছি আজকে দেখব অ্যাডস এর কাজ তো অ্যাডস এ ক্লিক দিব আমরা ক্লিক দেওয়ার পরে এই যে অল যে অ্যাডস লেখা আছে এই অল অ্যাডস এ ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে উপরেও দেখা যাচ্ছে তো আমরা একটাতে ক্লিক দিব আচ্ছা ক্লিক দেওয়ার পরে এরকম অপশনটা সবারই আসবে তো এই অপশনগুলোর কাজ কি একটু বুঝতে হবে আমাদেরকে প্রথম যে বলছে get started with automated ads এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনি যখন অ্যাডস ক্যাম্পেইনটা করতে যাবেন তখন এই অপশন দিয়ে যদি আপনি করতে যান তাহলে ফেসবুক অটোমেটিক আপনাকে একটা অ্যাডস ক্যাম্পেইন সেট করে দিবে অটোমেটিক তো এটা আমরা করব না আমরা কি করব ম্যানুয়ালি কাজ করব তাহলে সেটা আমাদের অ্যাডস ক্যাম্পেইনের জন্য ভালো হবে এবং বিজনেসের জন্য সেল বাড়াবে এরপরের সেকশনটা কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন এখানে ছয়টা আছে কারো কারোটা তিনটা থাকতে পারে কারোটা সাতটা থাকতে পারে মানে যার যেমন ফেসবুক পেজটা পুরাতন হবে সেরকম ভাবেই শো করবে তো গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স এটা কাজ কি এটার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার অডিয়েন্সকে আপনি আপনার বুস্টের মাধ্যমে বুস্টিং এর মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ভিজিটর গুলোকে ট্রাফিক গুলোকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন তো এটাই হচ্ছে ওয়েবসাইট ভিজিটরের কাজ আর বুস্টে পোস্ট এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার পোস্ট আছে একটা ফেসবুকে সাপোজ আমাদের এটা একটা পোস্ট তাই না তো এই পোস্টটাকে আমরা বুস্ট করতে চাচ্ছি এই দেখেন নিচে লেখা আছে বুস্ট এ পোস্ট তো এটার মাধ্যমে হচ্ছে যে এই পোস্টটাকে বুস্ট করা এটাই হচ্ছে যে পোস্ট এ পোস্ট আর গেট মোর মেসেজেস এটা কি আপনি চাচ্ছেন যে আপনি বুস্টিং এর মাধ্যমে বা অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে আপনার অডিয়েন্সের সাথে মেসেজিং এ কথা বলবেন মেসেজিং এর মাধ্যমে কমিউনিকেশন করবেন তো এটা হচ্ছে গেট মোর মেসেজের কাজ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পেজের রেসপন্স রেট অনেক কম হয়ে থাকে তখন এই মেসেজিং এর অপশনটা বুস্টিং করা হয় আর তারপরে চার নাম্বার অপশন যেটা আছে সেটা হচ্ছে promote your page promote your page বলতে আপনার পুরা পেজটাকেই প্রমোট করা হয় পুরা পেজটাকে বুস্টিং করা হয় সাপোজ আমরা এখানে দেখছি বুস্টে পোস্ট আমরা একটা পোস্টকে বুস্ট করতেছি না যখন আমরা প্রোমোটিওর পেজকে বুস্ট করব তখন একটা পোস্টের মাধ্যমে পুরা পেজটাকে বুস্টিং করব প্রমোট করব অডিয়েন্সের সামনে প্রচার করব তো যেই কাজটা করা হয় অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রমোট ইউর পেজ এই কাজটাই বেশি করা হয় আর get more leads get more leads এর কথা বলছি সেটা হচ্ছে লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন যে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার নিজের পণ্যকে অডিয়েন্সের সামনে প্রচার প্রচারণা তো করবেন সাথে অডিয়েন্সের ডিটেলস গুলোও কালেক্ট করবেন তো আমরা প্রথম কাজ দেখব হচ্ছে প্রমোট ইউর পেজের প্রমোট ইউর পেজে আমরা ক্লিক দিব এখানে অ্যাকসেপ্ট করে দিব আচ্ছা এটা কোনো দরকার নাই আচ্ছা এখানে দেখেন অ্যাডস প্রথমে সেট করতে বলতেছে দেখেন অটোমেটিক এটাতে আমরা কোনো অটোমেটিক এটা দিয়ে দিব না আমরা কি করব এখানে ডেসক্রিপশন একটা লিখে দিব সাপোজ ডেসক্রিপশন আমার যেহেতু টিস বিডি একটা ডেসক্রিপশন আমার লিখা আছে আমি সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি যে শিক্ষিত হয়েও কি ঘরে বসে আছেন মানে আমি কোর্স করাবো এই জন্য একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন লিখে আমি একটা ফর্মের লিঙ্ক দিয়ে এখানে দিয়ে দিছি তো আপনারা আপনাদের নিজেদের পণ্যের ডিটেলস দিয়ে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দিবেন তারপরে এখানে পেজ এখানে যে ফটো ফটোটাকে আমি চেঞ্জ করে দিব এই যে এডিট অপশনে ক্লিক দিবেন দিয়ে choose a photo choose a video upload new তো আমি আপলোড নিউ এ ক্লিক দিচ্ছি এইখান থেকে আমি ফটোটাকে সিলেক্ট ফটোটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন কন্টেন্ট আর হচ্ছে ফটোর প্রিভিউটা দেখাচ্ছে আমাদেরকে তো প্রিভিউটা এই যে ডান সাইডে বারে যদি একটু খেয়াল করেন তো দেখতে পাবেন যে প্রিভিউটা দেখাচ্ছে যে আপনার অ্যাড ক্যাম্পেইনটা কিরকম ভাবে চলবে তো এরপরে যে কাজটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি এটা আমাদের কোনো দরকার নেই স্পেশাল ক্যাটাগরিটা হচ্ছে যে আপনার স্পেশাল কারো কাছে পৌঁছানোর জন্য যেমন দেখেন পলিটিক্স ইলেক সোশ্যাল ইস্যুস হাউজিং মানে এটা একটা স্পেসিফিক ভাবে সিলেক্ট করে দিচ্ছেন আপনি ক্যাটাগরিটা কিন্তু আমরা স্পেসিফিক কোনো ক্যাটাগরি সিলেক্ট করব না এরপরে দেখেন অডিয়েন্স অডিয়েন্সটা কি অডিয়েন্সটার কাজ হচ্ছে আমরা কোন লোকেশনে অ্যাডগুলো চালাবো সেই অডিয়েন্সগুলো সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ দিচ্ছি দিয়ে একটা অডিয়েন্স সিলেক্ট করেছি অডিয়েন্সের নামটা যে কোনো নাম দিতে পারেন আপনার যেমন অ্যাড ওয়ান আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে জেন্ডার বলছে তো জেন্ডারটা এটা কি সিলেক্ট করবেন এটা হচ্ছে বিষয় বিষয়টা হচ্ছে আপনার বিজনেসের প্রোডাক্টটা যেই রিলেটেড হবে সাপোজ যদি আপনার বিজনেসের প্রোডাক্টটা শুধু উম্যান ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে উম্যানটাকে দিতে হবে আর যদি বিজনেসের প্রোডাক্টটা ম্যান প্লাস ওম্যান ছেলে এবং মেয়ে উভয় যদি ইউজ করে বা ব্যবহারের যোগ হয় তাহলে সেখানে অল দিতে হবে তো এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে অল দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ভয়েসটাকে কমাই দিচ্ছি কারণ এটা হচ্ছে আমি যেহেতু ফ্রিল্যান্সিং ট্রেনিং এর বিষয় দিচ্ছি তো আমি একটা আঠারো বছর থেকে বা একটু কমাই দিই ষোলো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা আপনাদের মতো মানে আপনাদের প্রোডাক্টটা যে বয়সের মানুষের সাথে মিল খায় এই ধরনের মিল রেখে আপনারা দিয়ে দিবেন এরপর হচ্ছে লোকেশন এখানে একটা দেওয়া আছে ইউনাইটেড স্টেট এটা আমরা উঠাই দিব এখন উঠাই দেওয়ার পরে এখানে দেখেন ম্যাপ শো করতেছে এটাকে হালকা একটু জুম করি এই যে এশিয়া আমাদের বাংলাদেশে আসতে হবে এই তো বাংলাদেশ ডাবল ক্লিক দেন এই তো চলে আসছে আচ্ছা, এটা আমাদের বাংলাদেশ তো এখন আপনি সাথে বাংলাদেশের ভিতরে তো আমাদের যেহেতু অ্যাডস ক্যাম্পেইনটা চলে বাংলাদেশের ভিতরেই তো লোকেশনটা আমরা সেট করে দিব এখানে আমরা লিখেও ওই যে উপরের লোকেশন এখানে লিখেও আমরা দিতে পারবো দেখেন ঢাকা ডিভিশন ঢাকা লিখেও দিতে পারবো আবার লিখে না দিয়ে এই যে ড্রপ পিন নামে একটা অপশন আছে এই ড্রপ পিনে যদি ক্লিক দেন তাহলে ওইখানে জাস্ট ক্লিক দিয়ে এই যে ঢাকার ওপর ছেড়ে দেন এটা অটোমেটিক নিয়ে নেবে তো এটা ষোলো কিলোমিটার আছে এটাকে চাইলে বাড়াই দিতে পারেন চল্লিশ আশি পর্যন্ত দেওয়া যায় তো আমরা এটাকে দশ কিলোমিটার পর্যন্ত রাখবো মানে ঢাকার মেন সেকশন থেকে দশ কিলোমিটার আশেপাশে ছড়াই যাবে এরপরে হচ্ছে যে আমরা নিব হচ্ছে এই একটু জুম আউট করি চাচ্ছেন যে গাজীপুর তো ড্রপ পেনে ক্লিক দেন গাজীপুর সিলেক্ট করেন এটাকে কমায় দেন একটু দশ করে দেন তারপরে চাচ্ছেন যে ঢাকার ভিতরেই যাচ্ছেন যেমন ঢাকার আশেপাশে সাভার আছে সাভারে দিতে চাচ্ছেন তো সাভারে দেন এটা দেখেন একটা আরেকটার উপর চলে গেছে তো এটা আরেকটু কমাই দেন এটা রাখেন তো কয়েকটা সিলেক্ট করেন আরো মানে যে যে জেলাতে সিলেক্ট করতে চাইবেন সব এখানে পাওয়া যাবে এই যে ফরিদপুর আছে রাজবাড়ী আছে মাগুরা আছে নেত্রকোনা আছে সব বাংলাদেশ সব টাঙ্গাইল দেন তো স্পেসিফিক এই লোকেশন গুলোতে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন তো স্পেসিফিক লোকেশনে বলবেন এভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন আপনি চাচ্ছেন যে না আমি ঢাকার ভিতরেই শুধু দিব ঢাকার ভিতরে শুধু দিলে ঢাকাকে এটা কমাই দিতে হবে আচ্ছা এটাকে উঠাই দিতে হবে উঠাই দিয়ে আপনাকে ঢাকাটার ভিতরে যাইতে হবে গিয়ে দেন ওইখানে সিলেক্ট করে দিতে হবে আচ্ছা, আমি আরেকটু সিলেক্ট করে দেখাই আমি ঢাকাটাকে উঠাই দেই দেখেন ঢাকাটা উঠাই গেছে এখন চাচ্ছেন যে ঢাকার ভিতরে দিবেন এই যে ড্রপ পিনে ক্লিক দেন সিলেক্ট করেন এটাকে কমায় দেন চার পাঁচ কিলোমিটার করে দেন যেহেতু আশেপাশে থাকবে এভাবে সিলেক্ট করে দিতে পারেন তখন আমাদের অডিয়েন্স সাইজ কত হইলো দেখেন টু পয়েন্ট নাইন মিলিয়ন থেকে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন এটা হচ্ছে আমাদের টোটাল অডিয়েন্সের সাইজ আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং ডিটেল টার্গেটিংটা কি ডিটেল টার্গেটিংটা হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো জিনিসের ওপর পোস্টিং করা স্পেসিফিক জিনিসটা কি সাপোজ আমি এখানে আচ্ছা, এটাকে একবার সেভ দেই সমস্যা করতেছে আচ্ছা অডিয়েন্সটাকে আমরা আরেকবার এডিট করব আচ্ছা ডিটেল টার্গেটিং আচ্ছা ডিটেল টার্গেটিংটা এখান থেকে নিচ্ছে না ডিটেল টার্গেটিংটা কি সাপোজ আপনার এই যে বুস্টিংটা চালাবেন সেটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানে স্পেসিফিক ভাবে শুধু সেই অডিয়েন্সের কাছেই পৌঁছাবে এই ব্যতীত অন্য কোনো অডিয়েন্সের কাছে এই অ্যাডটা পৌঁছাবে না সাপোজ আপনার ফ্যাশন বা ক্লোথ তো ক্লোথ কিওয়ার্ড দিয়ে যদি আপনি এখানে দিয়ে দেন তো ক্লোথ রিলেটেড যত কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড বেজে যত অডিয়েন্স আছে তাদের কাছে শুধু পৌঁছাবে বাকি অন্য কোনো অডিয়েন্সের কাছে পৌঁছাবে না এটাই হচ্ছে এই ডিটেল টার্গেটিং এর কাজ তো আমরা যেহেতু আমরা পেজটাকে প্রমোট করবো সাথে আমাদের বুস্টিংটাকেও তো আমরা এখানে কিওয়ার্ডটা সিলেক্ট করব না না করে আমরা এখানে অডিয়েন্সটা সিলেক্ট করে জাস্ট সেভ দিয়ে দিব সেভ মানে দেওয়ার পরে যে আমরা অডিয়েন্স সিলেক্ট হয়ে গেছে যেটা সিলেক্ট করছি এরপরে নিচে স্ক্রল করব স্ক্রল করার পর এখানে কাজ হচ্ছে শিডিউল মানে এটা দেখেন কতদিন চলবে আপনার অ্যাডটা তিনে মার্চ থেকে শুরু হবে কতদিন পাঁচ দিন দশ দিন আমরা দশ দিনের একটা অ্যাড সিলেক্ট করি এই যে দশ দিন প্রত্যেক দিনে এক ডলার করে চলবে তো আমরা এক ডলার করে সিলেক্ট করে দিই দশ দিন দশ ডলার এখানে ট্যাক্স কেটে নিবে ওয়ান পয়েন্ট ফিফটি ডলার তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের আসছে ইলেভেন পয়েন্ট ফিফটিন ডলার হ্যাঁ এখানে সব ঠিক আছে আপনি চাচ্ছেন এখানে কম করে দিবেন আপনার যে মানে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবেন দশ দিন পাঁচ দিন আচ্ছা টোটাল রিচ করবে কত প্রত্যেক দিনে রিচ করবে হচ্ছে সাত চারশো সাতষট্টি থেকে তেরোশো পর্যন্ত এটা একটা ওদের এটা একটা হচ্ছে ওদের এই যে টাকার অ্যামাউন্ট এই অ্যামাউন্টের উপর বেস করে তারা একটা অডিয়েন্স এখানে দিয়ে দিছে যে এই পরিমাণ অডিয়েন্স আপনার প্রত্যেক দিন রিচ হইতে পারে আর পেজ লাইক উনিশ থেকে পঁচপান্ন এই পরিমাণ পেজ লাইক প্রত্যেক দিন আসতে পারে তো এটা একটা সিলেক্ট করে দিছে ওরা এর উপরে নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন যে পেমেন্ট মেথড আচ্ছা পেমেন্ট মেথডটা কি কি সমস্যা হইলো প্রিভিউ আচ্ছা পেমেন্ট মেথড আসার পরে এখানে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড এই বুস্টিং করার জন্য মাস্টার কার্ডের দরকার হয় তো কি কি ধরনের মাস্টার কার্ড যেমন ভিসা কার্ড আছে মাস্টার কার্ড আছে তারপরে অনেক ধরনের আমাদের বাংলাদেশেই আছে ইবিএল e আছে তারপর ইস্টার্ন ব্যাংকের আছে অনেক ব্যাংকের মাস্টার কার্ড আছে মাস্টার কার্ডটা হচ্ছে ডুয়েল কারেন্সি যেটা দিয়ে আপনি ডলারকে বাংলাদেশি টাকা কনভার্ট করতে পারবেন এবং বাংলাদেশি টাকাকে ডলারে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে মাস্টার কার্ডের সুবিধা তো মাস্টার কার্ডে নেওয়ার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে তো মাস্টার কার্ড যদি থাকে আর পেপাল তো বাংলাদেশে ভেরিফাই না তো মাস্টার কার্ড এখানে এখানে কার্ডটা সিলেক্ট করে নেক্সট দিতে হবে এরপরে মাস্টার কার্ডের যে নাম্বার একটা থাকে নাম এই নামটা দিতে হবে মাস্টার কার্ডের একটা নাম থাকে উপরে এরপরে কার্ড নাম্বার এরপর হচ্ছে এক্সপায়ারেশন ডেট আর হচ্ছে সিবিবি নাম্বার কার্ডের পিছনে তিন ডিজিটের একটা নাম্বার থাকে ওই নাম্বারটা দিয়ে জাস্ট সেভ দিতে হবে সেভ দিলে দেখা যাবে কি আমাদের নেক্সট নিয়ে যে প্রমোট নাও এ ক্লিক দিতে বলবে তো আমরা যদি প্রমোট নাও এ ক্লিক দেই তাহলে আমাদের বুস্টিংটা চালু হয়ে যাবে ওরা রিভিউ করবে কিছু সময় পর্যন্ত রিভিউ করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বুস্টিংটা চালু করে দিবে যদি সব ঠিকঠাক থাকে তো এটা হচ্ছে প্রমোট ইউর পেজের কাজ এরপরের কাজ দেখবো হচ্ছে আমরা কিভাবে লিড জেনারেশন করতে হয় প্রমোট ইউর পেজের কাজ শেষ গেট মোর লিডস এটাতে ক্লিক দিব অন ফেসবুক আচ্ছা আচ্ছা ক্রিয়েট এ নিউ ফ্রম এখান থেকে দেখেন প্রথমে একটা বলছে ফ্রম নেম তো ফ্রম নেম আমরা একটা দিয়ে দেই যেহেতু আমাদের এটা ফ্রম নেম এই লিড জেনারেশনের একটা কাজ হচ্ছে এখানে আমাদের ফর্ম ক্রিয়েট করতে হয় কারণ আমরা যেহেতু বা অডিয়েন্সের ডিটেলস গুলোকে কালেক্ট করব এই জন্য আমাদেরকে একটা ফর্ম ক্রিয়েট করতে হয় তো ফর্ম ক্রিয়েট করার জন্য দেখেন আমি প্রথমে একটা নাম দিলাম যে কোনো নাম দিতে পারেন এখানে ফর্মের নেমটা এরপরে দেখেন কাস্টমার ইনফো এখানে আমরা কি কি ধরনের ইনফরমেশন চাইব বা দরকার তো যেহেতু আমাদের কোর্স রিলেটেড তো আমি ফুল নেম দিলাম ফোন নাম্বার দিলাম ইমেল অ্যাড্রেস দিলাম জেন্ডার দিলাম আর হচ্ছে যে ডেট অফ বার্থ দিলাম ডেট অফ বার্থ দরকার নেই অ্যাড্রেস যদি আপনাদের দরকার হয় তো অ্যাড্রেস দিবেন জব টাইটেল কোম্পানি নেম যে সে কোন কোম্পানিতে এগুলো সাধারণত জবের ক্ষেত্রে সবগুলো দিয়ে থাকে তো আপনাদের সুবিধা মতো আপনারা করবেন তো দেখেন এখানে ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে full name email phone number gender তো ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে তো আমার ফর্মটার দরকার নাই যদি কোনো কোশ্চিন অ্যাড করতে চান তো অ্যাড এ কোশ্চিন অ্যাড করে দিবেন যে কি ধরনের কোশ্চিন আপনাকে এখানে কোড মানে দরকার সেই কোশ্চিনটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমার যদি দরকার নাই তো এখান থেকে আপনার নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে ডেসক্রিপশন দিতে বলতে ডেসক্রিপশনটা ওই আগের মতোই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম এরপরে ইমেজটাকে দিয়ে দিব আপলোড ইমেজ এই ইমেজটাকে দেই ইমেজটা চলে আসছে এরপরে বলতেছে হেডি হেডলাইন হেডলাইনটা কি অ্যাডমিশন ফর্ম লিখে দিই আমরা আচ্ছা অ্যাডমিশন আমরা এখানে লিখে দিলাম দেখেন এই যে নিচে দেখা যাচ্ছে অ্যাডমিশন ফ্রম তো ওটা হচ্ছে হেডিং তো বাটন লেভেলটা কি বাটন লেভেলটা হচ্ছে দেখেন এখানে সাইন আপ বাটন একটা জিনিস দেখা যাচ্ছে তো আমরা যেহেতু সাইন আপ দিব না আমরা অ্যাপ্লাও নামে দিব অ্যাপ্লাই নামে দিলে কি হবে আমরা যেহেতু একটা জিনিসের জন্য অ্যাপ্লাই করবে মানুষ তো সেই জন্য অ্যাপ্লাই নাও দিতে হবে তো আপনাদের যেইভাবে সুবিধা হয় অ্যাপ্লাই নাও আছে আরো অনেক বাটন আছে যেটা আপনাদের দরকার হবে সেই বাটনটাকে সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে কাজ অডিয়েন্স সিলেক্ট করা সেম ভাবে আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিব এই তো আমাদের একটা সিলেক্ট করা আছে এই যে অডিয়েন্স সেম প্রসেসিংটা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করার প্রসেসিংটাও সেম তো আমরা একটা অডিয়েন্স সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে ডিউরেশন ওই সেম দশ দিনের অ্যাড আপনি কত দিনের অ্যাডটা চালাবেন প্রত্যেক দিনে কত ডলার করে পড়বে প্রত্যেক দিনে কত ডলার করে দিবেন দশ দিনে দশ ডলার এই তো কত টোটাল এত চলে আসছে এরপরে দেখেন প্লেসমেন্ট প্লেসমেন্টটা হচ্ছে আপনি কোন কোন জায়গায় মেসেঞ্জার ইনস্টাগ্রাম ফেসবুক কোন কোন জায়গায় আপনার অ্যাডটাকে শো করাবেন এটা হচ্ছে যে ফিচার তো আপনি চাচ্ছেন যে সব জায়গাতেই ইনস্টাগ্রাম মেসেঞ্জার সব জায়গাতেই আপনার অ্যাডটা চলবে তো সব জায়গাতে অ্যাডটা চলার জন্য সবগুলোতে টিকমার্ক করে দেবেন যদি মনে করেন যে না আমার শুধু ফেসবুকে বা মেসেঞ্জারে চলবে তাহলে মেসেঞ্জার সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিচে যদি স্ক্রল করেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের সিস্টেমটা সব জায়গায় সেম ওই সেম ভাবে আমাদেরকে এই জিনিসগুলো পূরণ করতে হবে পূরণ করে দেন প্রমোট নামে ক্লিক দিতে হবে তো শুধু একটা জিনিসই ক্রিয়েট করতে হয় এখানে সেটা হচ্ছে যে একটা ফর্ম ক্রিয়েট করতে হয় তো ফর্মটা যদি ঠিকভাবে ক্রিয়েট করতে পারেন তাহলে এখানে হয়ে গেছে তো এটাই হচ্ছে যে লিড জেনারেশন আর হচ্ছে যে প্রমোট নাও এর মধ্যে পার্থক্য লিড জেনারেশন মধ্যে এই যে অ্যাপ্লাই নাও যদি ক্লিক দেয় তাহলে আমার ওদের সামনে একটা ফর্ম ক্রিয়েট হবে ফর্মটা দেখা যাবে সে ফর্মটা ওরা পূরণ করে দিলেই আপনার কাছে ডেটা চলে আসবে যে এই নামটা দিবে ফোন নাম্বার দিবে তো প্রমোট নাও এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করার পরে প্রমোট নাও ক্লিক দিলে জাস্ট অ্যাডটা ক্রিয়েট হয়ে যাবে তো এটাই ছিল প্রমোট এবং গেট মোর লিডস এর বুস্ট অ্যাড অ্যাডস ক্যাম্পেইন তো ফেসবুক মার্কেটিং এর পেইড মার্কেটিং দুইটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হলো তো সামনে আরো ভালো কিছু থাকছে আপনাদের জন্য তো আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ